আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করব ফায়ার ডিটেকশন সিস্টেম নিয়ে আর এটা আলোচনা করব হচ্ছে এনএফপিএ সেভেন্টি টুর আলোকে ফায়ার ডিটেকশন হ্যাঁ আমাদের চ্যানেল হচ্ছে ক্রিয়েটিভ ব্যারাল চ্যানেল এই চ্যানেল থেকে আমাদের ভিডিওটি প্রচার হবে এই জন্য শুরুতেই জানিয়ে রাখি যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য যে কোনো নতুন নতুন ভিডিও যখন আমরা পাবলিশ করব তখন যাতে আপনারা পান এবং উপকার পান চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকে পায়ার ডিটেকশন সিস্টেমের আলোচনা হচ্ছে presentation on fire detection system accurate to N F seventy two এখানে কিছু ডেফিনেশন দেওয়া আছে ডেফিনেশনগুলো আমরা দেখলেই বুঝবো অ্যাপ্রোভ দ্বারা কি বোঝাচ্ছে সেল সেল যেখানে থাকবে ওটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট বুঝতে হবে এনএফপিএতে যেখানে সেল থাকবে হ্যাঁ বিভিন্ন ধরনের আমাদের ডিটেক্টর থাকে এগুলা কিছু কন্ডক্টগুলো থাকে অ্যাড্রেসেবল ডিভাইস আবার কতগুলা নন অ্যাড্রেসেবল ডিভাইস থাকে অ্যাড্রেসেবল ডিভাইসটা কি এখানে ডেফিনেশন দিছে তারপরে আমাদের লেভেল সিলিং লেভেল সিলিং কখন আমরা বলবো এখানে বলছে যে ceiling that have a slope of less than or equal to one in eight যদি লম্বা ওয়ান ইঞ্চি বা এক ফিট হয় আর প্রস্থ যদি আট ফিট হয় তাইলে এই আট ওয়ান এক ফিট বাই আট ফিটের ইকুয়াল অথবা লেস দেন যদি হয় তাহলে ওটাকে আমরা বলবো হচ্ছে লেভেল সিলিং আর স্লপ সিলিং বলবো যখন ওয়ান ইন এইটের বেশি হয় তখন আমরা বলবো হচ্ছে স্লপ সিলিং আর স্মুথ সিলিং বলবো হচ্ছে যখন কন্টিনিউয়াস প্রজেকশনে সিলিং চলে যাবে তখন ওটা হচ্ছে স্মুথ সিলিং তারপরে এখানে আছে অথরিটি হ্যাভিং জুরিসডিকশন হ্যাঁ এটা কি আমরা দেখলেই বুঝতে পারবো তারপরে আমরা মেইন রিকোয়ারমেন্টে চলে যাই এনএফএ সেভেন্টি টুর সেভেন্টিন পয়েন্ট ফোর পয়েন্ট এইটে বলা আছে হচ্ছে একটা ক্লজ এখানে বলা হচ্ছে আমরা যদি কোনো অবজেক্ট অথবা কোনো স্পেসকে ডিটেকশনের আওতায় আনতে চাই তাহলে আমাদের ডিটেক্টরটা ওই অবজেক্ট অথবা স্পেসের যত কাছাকাছি বসানো যায় তাইলে আমরা হ্যাঁ ওই লোকেশন বা অবজেক্টকে আমরা ডিটেকশনের আওতায় আনতে পারবো বা ডিটেকশনের মধ্যে রাখতে পারবো এই জন্য যত কাছাকাছি বসানো যায় এই জিনিসটা এই ক্লোজের মধ্যে বলা হচ্ছে তারপর এখানে দেখানো হচ্ছে যে ডিটেক্টর হ্যাঁ কি বলে স্থাপনের জন্য একটা কন্ডিশন দেখানো হচ্ছে এই যে আমাদের আগুন লাগলে গুলা কিভাবে উঠবে আর মাধ্যমে এটা দেখানো হচ্ছে হ্যাঁ তারপর আমরা এই যে একটা ইম্পর্টেন্ট ক্লস এখানে বলা হচ্ছে NFPA seventy two seventeen point five point টুতে বলা হচ্ছে যে আমরা ডিটেক্টরগুলা যে বসাবো ডিটেক্টরগুলা বসানোর ক্ষেত্রে এখানে হচ্ছে যদি আমাদের বিভিন্ন বিল্ডিংয়ের মধ্যে বা বিভিন্ন অফিসের মধ্যে পার্টিশন থাকে আমাদের ওই পার্টিশনটা যদি সিলিং হাইটের ফিফটিন পার্সেন্টের ভিতর পর্যন্ত চলে যায় ফিফটিন পার্সেন্টের ফিফটিন পার্সেন্টের ভিতরে চলে যায় তখন আমাদের ওইটা একটা রুম হিসাবে কল্পনা করতে হবে মানে ওই পার্টিশনটাকে একটা দেয়াল হিসাবে বিবেচনা কইরা দুইটা সেপারেট রুম বিবেচনা কইরা দুইটা সেপারেট ডিটেক্টর আমাদের বসাতে হবে দুই রুমে ওইটাই এই ফিগারের মধ্যে দেখেন দেখানো হচ্ছে যে আমাদের এই যে ডিটেক্টরটা আমাদের এই যে এই যে পার্টিশনটা ফিফটিন ফিফটিন পার্সেন্টের ভিতরে যদি চলে আসে তখন আমাদের এইটা আর এইটা দুইটা আলাদা রুম হবে আলাদা রুম হিসেবে বিবেচনা করতে হবে এই যে দুইটা রুম হিসেবে বিবেচনা করে এখানে একটা ডিটেক্টর আর এখানে একটা ডিটেক্টর বসানো হচ্ছে তারপরে হচ্ছে এখানে বলা হচ্ছে যে detector shall not be required below open grid ceiling if all of the following condition হচ্ছে যদি নিচের তিনটা কন্ডিশন যদি এক্সিস্ট করে তাইলে আমাদের ওপেন গ্রিড সিলিং এর মধ্যে ওপেন গ্রিড সিলিং এর মধ্যে মানে নি এর উপরে নিচে দুইও স্টেজে ডিটেক্টর দেওয়া লাগবে না এটাই বলা হচ্ছে যে কন্ডিশন এক নম্বর কন্ডিশনটা হচ্ছে এখানে opening of the grid are one by four inch or larger in the least dimensions যদি আমাদের ওপেনিংটা এই যে এখানে যে দেখানো হচ্ছে যে ফিগারটা এই ফিগারের মধ্যে এই যে ওপেন স্পেসগুলা এর এই যে ওপেন স্পেসগুলা যদি এক ইঞ্চি বাই চার ইঞ্চি এক ইঞ্চি বাই চার ইঞ্চি হয় অথবা large or larger in the least dimension হয় একটা কন্ডিশন দুই নাম্বার হচ্ছে thickness of the material does not exceed the least dimension মানে ওই ডাইমেনশন এই যে খালি জায়গা যেটুকু এখানে দেখানো হচ্ছে এই যে খালি জায়গাটুকু যদি এই যে আমাদের সিলিংয়ের যে ম্যাটেরিয়ালস এই ম্যাটেরিয়াল যদি ওয়ান বাই ফোর ইঞ্চির থেকে বেশি না করে এটা হচ্ছে একটা কন্ডিশন আর একটা হচ্ছে আমাদের এই যে টোটাল আমাদের এই যে টোটাল যে সিলিংটা এই সিলিংয়ের ম্যাটেরিয়াল যারা যতটুকু ঢাকা আর এই যে ফাঁকা ফাঁকা যেই জায়গাগুলো আছে ওপেন স্পেস এটা যদি আমাদের অ্যাটলিস্ট সেভেন্টি পার্সেন্ট যদি ওপেন থাকে তাহলে আমাদের ডিটেক্টর আর এই সিলিংয়ের উপরে দেওয়া লাগবে না এই সিলিংয়ের বটমে ডিটেক্টর দিলেই হবে এই জিনিসটা এই ক্লজে বলা হচ্ছে এনএফি এর seventy point five point three point one point থ্রির মধ্যে তারপর আমরা পরের স্লাইডে যাই এখানে হিট সেন্সিং ডিটেক্টরের temperature rate and temperature or compensation rate দেওয়া আছে এটা ম্যানুফ্যাকচারারদের জন্য তারা ডিজাইনের ক্ষেত্রে এটা কাজে লাগে আমরা সাধারণত এই অর্ডিনারিটা ইউজ করি অর্ডিনারিটা ইউজ করি ফিফটি এইট থেকে এই যে ফিফটি এইট থেকে সেভেন্টি নাইন ডিগ্রি সেলসিয়াস এটাই আমরা সাধারণত ব্যবহার করি এখানে হচ্ছে কিছু ডেফিনেশন বলা হচ্ছে যে টেম্পারেচার রাইজিং এর হ্যাঁ ওভারঅল একটা ডেফিনেশন বলা হচ্ছে এখানে একটা কন্ডিশন দেওয়া হচ্ছে এটা একটা জিনিস আর এই এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ বলছে যে নিচের এই দুইটা কন্ডিশন বলা আছে স্পেসিং এর ক্ষেত্রে স্মুথ সিলিং এর স্পেসিং এর ক্ষেত্রে দুইটা কন্ডিশন দেওয়া আছে এখানে এক আর দুই দুইটা কন্ডিশনের মধ্যে এক নাম্বার কন্ডিশন এবং দুই নাম্বার কন্ডিশন যে কোনো একটা কন্ডিশন আমাদেরকে ফুলফিল করতে হবে এই জিনিসটাই হ্যাঁ এই জিনিসটার স্পেসিংটাই এখানে এই যে টেবিলের মধ্যে দেওয়া হয়েছে টেবিলের মধ্যে দেওয়া হয়েছে আমাদের স্পেসিং বা রুমের সাইজটা এটা আমাদের ফরেস্ট স্লাইডে বিস্তারিত ফিগারের মধ্যে দেখানো আছে আমরা ফরেস্ট স্লাইডে যাই এই যে আমাদের যে বলা হয়েছে আমাদের গুলা যে বসাবো একটা জিনিস আগে এই আমাদের ডিটেক্টর দুই ধরনের একটা হচ্ছে heat detector smoke detector heat ডিটেক্টরের ক্ষেত্রে স্পেসিফিক কোনো স্পেসিং স্পেসিফিক কোনো ডিস্টেন্স এতে বলা নাই এটা ম্যানুফ্যাকচারারের গাইডলাইনের উপর নির্ভর করবে আর স্মোক ডিটেক্টরের ক্ষেত্রে সাধারণত তিরিশ ফিট ধরা হয় আর এই এস দ্বারা এখানে বোঝানো হচ্ছে স্পেসিং বিটুইন দুইটা ডিটেক্টরের মধ্যে স্পেস আর এই যে আমরা এই যে বৃত্তর মতো যে ইয়েটা দেখতে পাচ্ছি এইটা এটা দ্বারা বোঝানো হচ্ছে এখানে হিট ডিটেক্টর তাহলে স্পেসিং হবে এস আর আমাদের এই টোটালটা হচ্ছে একটা রুম এই রুম রুমের দেয়াল থেকে ডিটেক্টরের ডিস্টেন্স হবে হাফ এস যদি বিশ ফিট হয় আমার এস এর দূরত্ব তাহলে দেয়াল থেকে দশ ফিট দূরত্বে ডিটেক্টরটা বসানো হবে চাইরোদিকের আর এই যে দেওয়ালের কর্নার কর্নার থেকে পয়েন্ট সেভেন এস অ্যাসরে পয়েন্ট সেভেন দ্বারা গুণ দিলে যত হয় এত ডিস্টেন্সে এই ডিটেক্টরটা বসানো যাবে এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ একটা ফিগার এটা আমাদের ডিটেক্টরের লোকেশনের জন্য এটা হচ্ছে বেসিক একটা ফিগার হিট ডিটেক্টর এর জন্য আমরা তাহলে পরের স্লাইডে যাই ওই সেম জিনিসই এখানে দেখা হ্যাঁ, দেখানো হয়েছে হ্যাঁ একই জিনিস এখানে এখানেও দেখানো হয়েছে ডিটেক্টরের স্পেসিং দিয়া তারপর এখানে হচ্ছে এনএফি এর seventeen point six point three point one point three point ওয়ানের মধ্যে বলা হয়েছে যে যদি আমাদের ইয়ে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের ডিটেক্টরটা ডিটেক্টর বসানোর ক্ষেত্রে যে আমাদের এটা যদি সিলিং হয় এটা যদি সিলিং আর এটা হলো সাইড ওয়াল তাহলে আমাদের ডিটেক্টরটা বসানোর ক্ষেত্রে এই কর্নার থেকে নিয়ে চার ইঞ্চি চার ইঞ্চির মধ্যে আমি ডিটেক্টর বসাইতে পারবো না আবার নিচে থেকেও এই কর্নার থেকে নিয়ে এখানে সাইরেন্সির ইঞ্চির মধ্যে ডিটেক্টর বসাইতে পারবো না মানে এই লোকেশনের মধ্যে আমার ডিটেক্টর বসানো যাবে না আমার ডিটেক্টর বসাইতে পারি সিলিং এর এই সাইরেন্সির ইঞ্চির পর থেকে নিয়ে এখানে অ্যাকসেপ্টেবল পজিশন আর এখানে এই চার ইঞ্চির পর থেকে নিয়ে বারো ইঞ্চি পর্যন্ত টপ থেকে বারো ইঞ্চি পর্যন্ত সাইড ওয়ালের এখানে আমরা ডিটেক্টর বসাইতে পারবো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ক্লস তারপর হচ্ছে এখানে বলা হচ্ছে যে আমাদের ডিটেক্টরগুলা যে নির্দিষ্ট একটা এরিয়া কাভার করবে যেমন এই এরিয়াটা আমাদের তিনশো ইন্টু তিনশো ফিট নয়শো স্কোয়ার ফিটের বেশি হইতে পারবে না less than nine hundred square feet হবে যদি আমাদের ডিটেক্টর আমরা লোকেশন লোকেটেড করতে পারি কিন্তু লোকেশন বা স্পেসিং কম বেশি করতে পারি কিন্তু ওই কম বেশিটা আমাদের এই এই সার্কেলের ভিতরে থাকতে হবে এটা আমরা পরে একটা ফিগারের মাধ্যমে আরো ডিটেলস দেখব সাপোজ এটা হচ্ছে লিস্ট স্পেসিং এই তিরিশ ইন্টু তিরিশ ফিট এটা হচ্ছে লিস্ট স্পেসিং ডিটেক্টরের ক্ষেত্রে কারণ যদি আমরা এটা কম করতে কম বেশি করতে চাই এই যে ডি ডি প্রাইম হ্যাঁ ডি প্রাইম ডি এইটা যদি করতে চাই তাহলে এই দিকের ডিস্টেন্স এই দিকের ডিস্টেন্সটা কমে যাবে এই দিকের ডিস্টেন্সটা বাইরে যাবে মানে এই সার্কেলের মধ্যে আমাদের থাকতে হবে এটা হচ্ছে এনএফপি এর একটা ক্লজ ডিটেক্টর বসানোর ক্ষেত্রে তারপরে ওই যে সেম জিনিসটা আগের জিনিসটা এখানে আবারও বলা হচ্ছে প্রথম সাইরেন্সি মধ্যে বসানো যাবে না তারপর থেকে আমরা ডিটেক্টর বসাইতে পারবো তারপরে পরের ক্লসের মধ্যে যাই আমরা যে reducing for reducing spacing for joist construction যদি আমাদের কনস্ট্রাকশনটা জয়েস্ট কনস্ট্রাকশন হয় তাহলে ডিটেক্টর স্পেসিং এর ক্ষেত্রে কিছু চেঞ্জ আছে ওই সেন্সটা এখানে এই যে ওই সেন্সের কথা এখানে বলা হয়েছে যে ফিগারের মধ্যে স্পষ্ট দেখানো হয়েছে যে যদি জয়েস্ট কনস্ট্রাকশন হয় তাহলে আমাদের হরিজন্টাল বরাবর স্পেসিং এস থাকবে এস থাকবে হরিজন্টাল বরাবর কিন্তু ভার্টিক্যাল বরাবর আমাদের স্পেসিং হাফ এস হয়ে যাবে এই যে এখানে বলা হয়েছে যে এই যে এই যে জয়েস্টগুলো আছে এই যে জয়েস্টগুলো এইভাবে হ্যাঁ এইভাবে জয়েস্টগুলো আছে তাহলে এখানে আমরা ডিটেক্টর বসাইতে গেলে এই ডিটেক্টর থেকে এই ডিটেক্টরের ডিস্টেন্স হবে এস আর এই দেয়াল থেকে এই একটা ডিস্টেন্স হবে one by four S S রে ফোর দ্বারা ভাগ করে যা হয় এই দেয়াল থেকে এই দেয়াল থেকে এই ডিটেক্টরের ডিস্টেন্স হবে তা আর এই দেয়াল থেকে এই এই ডিটেক্টরগুলা এই দিক থেকে ডিস্টেন্স হবে হাফ এস আর এই দিক থেকে ডিস্টেন্স থাকবে এস সলিড জয়েস্ট কনস্ট্রাকশনের ক্ষেত্রে ডিটেকশন ডিটেকশনের স্পেসিং রিডিউস হবে এই জিনিসটাই এখানে বলা হচ্ছে তারপরে এখানে বলা হচ্ছে যে ডিটেক্টর বসানোর ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস বলা হচ্ছে the location and spacing of heat detector should be consider beam deep ceiling height beam spacing and fire size এখানে বলা হচ্ছে যদি if the ratio of beam deep D to ceiling height S অর্থাৎ D by S is greater than one or the ratio of beam spacing W to ceiling height S or that W by S is greater than 0.4 heat detector should be located in its beam pocket বলছে কি যদি এই ডি বাই এস এই ডি বাই এস এই টু ডিস্টেন্স এই জয়েস্টের ডিস্টেন্স হচ্ছে ডি অথবা এই বিমের ডিস্টেন্স হচ্ছে ডি আর সিলিং হাইট হচ্ছে এটা হচ্ছে ফিনিশ ফ্লোর এটা হচ্ছে সিলিং এই সিলিং হাইট হচ্ছে এইচ যদি এই ডি বাই এই ডি বাই এইচ যদি গ্রেটার দেন পয়েন্ট ওয়ান হয় আর যদি উইথ এই যে জয়েস থেকে জয়েসের ডিস্টেন্স হচ্ছে ডব্লিউ এই ডব্লিউ বাই এস যদি পয়েন্ট ওয়ানের সাইতে বেশি হয় তাহলে এই প্রত্যেক পকেটে এই পকেটে এই পকেটে এই পকেটে এই পকেটে ডিটেক্টর বসাইতে হবে এই ক্লজের মধ্যে এটাই বসা বলা হচ্ছে আর দ্বিতীয় দুই নম্বরে বলা হচ্ছে if the idea ratio of the deep ceiling height to detection is less than ওটা হচ্ছে ওটা ছিল গ্রেটার দেন মানে এর সাথে যদি বেশি হয় পয়েন্ট ওয়ানের সাথে যদি বেশি হয় এক নাম্বার কন্ডিশন তাহলে পকেটে পকেটে ডিটেক্টর দিতে হবে আর যদি আর যদি এই লেস দেন হয় ডি বাই এস আর ডব্লিউ বাই এস যদি less than 0.1 and less than 0.8 হয় তাহলে heat detector should be installed on the bottom of the beams বিমের বটমে হিট ডিটেক্টর বসাইতে হবে এটা আমরা পরে ফিগারের মধ্যে দেখব এটা থ্রি এর 17.6.3.3 এর কলজের মধ্যে আছে ওইটাই দেখানো হয়েছে এই যে ওই ডিসটেন্স গ্রেটার দেন ওয়ান হওয়ার কারণে এই যে পকেটের ভিতরে ভিতরে ডিটেক্টর বসানো হয়েছে এই জিনিসটাই আমরা আগে বলছি তারপর হচ্ছে এটা আমরা পরে দেখব স্লফ সিলিং স্লপ সিলিং এর ক্ষেত্রে শেড টাইপের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে ceiling slope less than thirty degree ceiling slope যদি থার্টি ডিগ্রি থেকে কম হয় for a ceiling slope of less than thirty degree all detector shall be spacing the height at the peak মানে এই ফিগারের মধ্যে দেখেন আমরা ফিগারের মধ্যে স্পষ্ট আকারে বুঝছি যদি থার্টি ডিগ্রি থেকে থার্টি ডিগ্রি থেকে যদি কম হয় সিলিং স্লব তাহলে প্রথম ডিটেক্টরটা বসবো হচ্ছে এই পিক থেকে থার্টি থার্টি সিক্স ইঞ্চির ভিতরে আর বাকি ডিটেক্টরগুলো অ্যাজ ডিস্টেন্সে কন্টিনিউয়াসলি বসে যাবে আর এই দেয়াল থেকে এই লাস্ট দেয়াল থেকে লাস্ট ডিটেক্টরের ডিস্টেন্স হবে হাফ অ্যাস হ্যাঁ এটাই এখানে দেখানো হয়েছে আর যদি পরের স্লাইডে আমরা দেখি পরের স্লাইডে পরের স্লাইডের মধ্যে এই যে পিক টাইপ যদি হয় এটা ছিল শেড টাইপ এটা যদি পিক টাইপ হয় পিক টাইপ হইলে প্রথম চার ইঞ্চির মধ্যে কোনো ডিটেক্টর বসানো যাবে না এই যে চার ইঞ্চি এই চার ইঞ্চির মধ্যে কোনো ডিটেক্টর বসানো যাবে না পরবর্তী এই ছত্রিশ ইঞ্চির মধ্যে পাস ডিটেক্টরটা থাকতে হবে পরবর্তী ছত্রিশ ইঞ্চির মধ্যে পার্টস ডিটেক্টরটা থাকতে হবে আর বাকি ডিটেক্টরগুলো অ্যাজ ডিসটেন্সে বাকি ডিটেক্টরগুলো বসবে আর লাস্ট প্রান্ত থেকে শেডের লাস্ট প্রান্ত থেকে হাফ এজ ডিস্টেন্সে হাফ এজ ডিস্টেন্সে থাকবে হচ্ছে প্রথম ডিটেক্টর এটা হচ্ছে আরেকটা ক্লজ এনএফ এর seventeen point seven point three point এই ক্লজটা আছে তারপরে আমরা আমরা এখন পরের স্লাইডে যাই এটা ছিল ফিক টাইপ স্লপ সিলিং এর ক্ষেত্রে এখানে হচ্ছে স্পেসিং হ্যাঁ, রিডাকশনস যদি আমাদের সিলিংয়ের হাইট বেশি হয় যদি নর্মাল সিলিং হাইট হচ্ছে দশ ফিট হ্যাঁ যদি আমরা ধরি দশ ফিট থেকে যদি বেশি হয় এখানে বলছে দশ থেকে তিরিশ ফিট যদি হয় তাহলে ডিটেক্টরের স্পেসিং কইমা আসবে এই টেবিল অনুসারে দশ থেকে তিরিশ ফিটের স্পেসিং যদি হয় তাহলে ডিটেক্টর স্পেসিং ডিটেক্টরের স্পেসিং কইমা আসবে এই যে এই কি বলে এই লিস্টিং অনুসারে যদি কি বলে আমার দশ পি দশ ফিট হয় তাহলে মাল্টিপ্লাই হবে সিলিং হাইট যদি দশ ফিট হয় দশ ফিট থেকে বেশি হয় তাহলে মাল্টিপ্লাইড হবে পয়েন্ট নাইন ওয়ান দ্বারা টুয়েলভ ফিট হলে পয়েন্ট এইট ফোর দ্বারা ফোরটিন ফিট হলে পয়েন্ট সেভেন সেভেন এবং টোয়েন্টি এইট ফিট হলে পয়েন্ট থ্রি ফোর দ্বারা মাল্টিপ্লাই হয়ে ডিস্টেন্স আমার স্পেসিং যা আসে ওইটাই স্পেসিং হিসেবে কাউন্ট করতে হবে হচ্ছে আপনার জয়েস্ট বিম স্লব সিলিং এর ক্ষেত্রে এবং হচ্ছে সিলিং হাইট যদি এই দশ থেকে দশ ফিট থেকে বেশি হয় তিরিশ ফিট পর্যন্ত হয় তাহলে এই হাইট আমাদের বিবেচনা করতে হবে এইভাবে আমাদের রিডাকশন ফ্যাক্টর দিয়ে গুণ কইরা তারপর আমাদের স্পেসিং নির্ধারণ করতে হবে এখানে দেখানো হচ্ছে যে আমাদের যে minimum spacing of heat detector shall not be required to be less than point four times the height of the ceiling height of the ceiling স্পেসিংটা মানে point 0.4 times point four times থেকে কম হলেই চল মানে পয়েন্ট ফোর টাইমস এর কম যাতে না হয় পয়েন্ট ফোর টাইমস এর এই যে আমাদের ধোয়া যখন হয় তখন এইটা ওই টোয়েন্টি টু ডিগ্রি অ্যাঙ্গেলে ট্রপিক্যালি হইয়া টু ডিগ্রি অ্যাঙ্গেলে হয় তখন পয়েন্ট ফোর টাইমস পর্যন্ত কাভার করে পয়েন্ট ফোর টাইমস এর কম হওয়ার দরকার নাই ডিটেক্টরের স্পেসিং এই জিনিসটাই এখানে বলা হয়েছে হ্যাঁ এখানে কিছু টেম্পারেচারের কন্ডিশন বলা হয়েছে তারপরে এখানে কিছু ডিটেকশনের লোকেশন দেখানো হয়েছে এই জিনিসটা আগে আমরা বলছি ওই আগেরটাই এখানে আবার রিপিট হয়েছে যে আমাদের এই অ্যাকসেপ্টেবল এখানে আমরা ডিটেক্টর বসাইতে পারবো এখানে বসাইতে পারবো কিন্তু এই কর্নারের মধ্যে ডিটেক্টর বসাইতে পারবো না এই জিনিসটাই আবার দেখানো হয়েছে ওই যে শুরুতে বলছিলাম যে কাভার করতে হবে আমরা ডিটেক্টরের স্পেসিং যদি কম বেশি করি নয় ওই আমাদের টোটাল এরিয়াটা থার্টি ইন্টু থার্টি ফিট মানে নয়শো স্কোয়ার ফিটের ভিতরে থাকতে হবে যে এই যে দেখানো হয়েছে আমরা স্পেসিং এদিক সেদিক করলেও আমাদের এই সার্কেলের সার্কেল আঁকলে যাতে আমাদের টোটাল এরিয়াটা ডিটেক্টর কাভার করে এই জিনিসটাই এখানে দেখানো হয়েছে যে এই যে সার্কেল আঁকার কারণে সার্কেল আঁকার কারণে এই আমাদের টোটাল রুমটা এই সার্কেলের ভিতরে কাভার করছে টোটাল বিটটা সার্কেলের ভিতরে কাভার করছে এই জন্য এই যে এখানেও সেম এই রুমটাও টোটাল এই সার্কেলের ভিতরে কাভার করছে এই ডিটেক্টরগুলো এই জন্য আমরা যদি ডিটেক্টরের স্পেসিং কম বেশি করতে চাই যাতে এই সার্কেলের ভিতরে কাভার করে তবে সি গাইডলাইন আর এস সি প্রিপেয়ার করা হচ্ছে ওই যে square thirty feet into thirty feet ওইভাবে ওটারই প্রিপেয়ার করে এটার সাইডে এখানে হচ্ছে আরেকটা condition for level ceiling level ceiling এর জন্য এখানে আরেকটা কন্ডিশন ওই যে আগে দেখছিলাম ওইটাই সেম কথাই এখানে বলা হয়েছে এখানে ওই সেম জিনিসই আবার বলা হয়েছে যে যদি ওইটা থেকে গ্রেটার দেন ওয়ান হয় দুইটার ডিস্টেন্স তাহলে পকেটে পকেটে ডিটেক্টর বসাইতে হবে আর যদি লেস দেন ওয়ান হয় তাইলে এই যে লেস দেন ওয়ান হইলে বটম অফ দা জয়েস্ট অথবা বিমের বটমে ডিটেক্টর বসাইতে হবে এই যে এখানে বটমের মধ্যে ডিটেক্টর বসিয়ে দেখানো হয়েছে আর এটা এই বটমের মধ্যে যে দেখানো হয়েছে ওটারই একটা ক্রস সেকশন এখানে দেখানো হয়েছে বটমের মধ্যে কিভাবে ডিটেক্টর গুলা আছে এই যে ক্রস সেকশনে দেখানো হয়েছে এই যে এ বাই একটা ক্রস সেকশন নিয়ে এখানে দেখানো হয়েছে হইলো অবস্থা আর এখানে দেখানো হয়েছে একটা স্ট্রং ফ্লো আর উইক ফ্লো মানে কর্নারের দিকে ফ্লোটা উইক থাকে আর এই দেয়ালের দিকে ফ্লোটা স্ট্রং থাকে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না এখানে হচ্ছে air slim air sampling type detect smoke ডিটেক্টরের ক্ষেত্রে বলা হয়েছে যে maximum air sample transport time from the farthest sampling for to detector shall not be exceed thirty seconds মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে বের হইতে তিরিশ মিনিটের বেশি মানে একশো বিশ সেকেন্ডের বেশি হইতে পারবে না এটাই বলা হয়েছে এয়ার স্যাম্পলিং ডিটেক্টরের ক্ষেত্রে আর projected beam time smoke detector smoke ডিটেক্টরের ক্ষেত্রে বলা হয়েছে এই ডিটেক্টর অনেক ইউজ করা হয় এই ডিটেক্টরের ক্ষেত্রে বলা হয়েছে যে প্রজেক্টেড বিম টাইম স্পোক ডিটেক্টরের ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো এটা সম্পূর্ণই ম্যানুফ্যাকচারার ইনস্ট্রাকশন অনুসারে ইনস্টলেশন করতে হবে এই যে এখানে বলা হয়েছে যে projected beam type smoke detector shall be located in accordance with the manufacturer public instruction মানে ম্যানুফ্যাকচারারের পাবলিক ইনস্ট্রাকশন অনুসারে আমাদের এই প্রজেক্টেড বিম টাইপ ডিটেক্টর নিয়ে এই বসাইতে হবে তারপরে আমরা পরের পার্টে এটার পিকারের মাধ্যমে দেখি এই যে পিকারের মাধ্যমে দেখানো হয়েছে লোকেশনটা কিভাবে হবে লোকেশনটা projected beam type school detector transmitter এবং রিসিভার টাইপ হয় ওই জিনিসটাই এখানে রিসিভার এবং প্রজেক্টর বলা হয়েছে এখানে একটা থাকবে এখানে একটা থাকবে এটা থেকে ওটাতে যাবে একটা ট্রান্সমিট করবে আর একটা রিসিভ করবে আর লোকেশনটা হবে দেয়াল থেকে মানে যেই দিক বরাবর যেই দিক বরাবর ট্রান্সমিট এবং রিসিভ হবে সিগনাল ওই দিক থেকে দেয়াল থেকে ওই ডিটেক্টরের ডিস্টেন্স হবে ওয়ান বাই ফোর এস আর অপর দিকের দেওয়াল থেকে ডিস্টেন্স হবে ও হাফ এস আর একটা ডিটেক্টর থেকে আর একটা ডিটেক্টরের হরিজেন্টালি ডিটেকশন হরিজেন্টালি ডিস্টেন্স হবে এস হরিজেন্টালি ডিস্টেন্স হবে এস এটাই পিকারের মধ্যে দেখানো হয়েছে স্পষ্ট পিকার দেখলেই বোঝা যাবে বুঝবেন তারপরে আমাদের এনএফপি এর সেভেন্টি টু ডিটেকশন আজকের মতো এখানেই শেষ এজন্য আমাদের সবার কাছে অনুরোধ হইল আমাদের এই আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই কামনা করে আজকে আমাদের এই ভিডিও এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ হ্যাঁ সবাই শেয়ার করবেন কমেন্টের মধ্যে আপনাদের মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হ্যাঁ আজকের মতো এখানেই শেষ করছি আসসালাম